welcome to real study plan ଆଜି ଆମେ ପଢ଼ିବା ମାନଙ୍କର ହରଣ କିପରି ହୁଏ ଆମେ କ'ଣ କ'ଣ ପଢ଼ିଛନ୍ତି ମିଶାଣ ପଢ଼ିଛନ୍ତି ଫେଡ଼ାଣ ପଢ଼ିଛନ୍ତି ଗୁଣନ ବି ପଢ଼ିଛନ୍ତି ଆଜି ଆମେ ପଢ଼ିବା ପଲିଲୋମିଆଲର ହରଣ ଦେଖ ବହୁତ ଭଲ କନସେପ୍ଟ ଯେପରି ଆମେ ଗୁଣନ କରୁଥିଲେ ଠିକ୍ ସେହିପରି ଆମେ ହରଣ କରିବା କିନ୍ତୁ ଟିକେ ନାକୁ ଚେଞ୍ଜ ହେବ ଓକେ ମନେକର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ମାଧ୍ୟମରେ ଆମେ ଜାଣିବା ମନେକର ଲେଖା ହେଇଛି ତିନି ଏକ୍ସ ସ୍କୋୟାର ତିନି ଏକ୍ସ ସ୍କୋୟାରରେ ଆମେ ହରିବା ଦେଖ ତୁମକୁ ଏପରି ବାୟ ଅନୁସାରେ ଦେଇଥିବ ନହେଲେ ହରଣ ଚିହ୍ନ ଅନୁସାରେ ଦେଇଥିବ ଯାହାହେଲେ ଏକା କଥା ଆମେ ଏ ତିନି ଏକ୍ସ ସ୍କୋୟାରରେ କେତେ ହରିବା ମନେକର ଆମେ ହରିବା ତିନି ଏକ୍ସ ଓକେ ଏହିପରି ଭାବରେ ତୁମର ପ୍ରଶ୍ନ ଦେଇଥିବ ଏଠି କ'ଣ ଅଛି ଦେଖ ହରଣ ଚିହ୍ନ ଅଛି ନହେଲେ ତୁମ ବହିରେ କ'ଣ ଦେଇଥିବ ତିନି ଏକ୍ସ ସ୍କୋୟାର ବାଏ ଦେଇଥିବ ତିନି ଏକ୍ସ ଏ ଦୁଇଟା କୋଶ୍ଚିନ୍ ଠିକ୍ ଏକା ତୁମକୁ ହରଣ ଦେଇଥିବ নহল ଦେଇଥିବ তিନି ଏକ୍ସ ସ୍କୋୟାର ବାଇ ତିନି ଏକ୍ସ ଦୁଇଟାଙ୍କର ଅର୍ଥ ହରଣ ଓକେ ଦେଖ ତାପରେ ଆମେ କ'ଣ କରିବ ଏଠି ଆମେ କ'ଣ କରନ୍ତି ସଂଖ୍ୟାରେ ସଂଖ୍ୟା ହରନ୍ତି ତୁମେ ଯେପରି କରିଥିଲ ଗୁଣନରେ ସଂଖ୍ୟାର ସଂଖ୍ୟାକୁ ଗୁଣିଥିଲ ଠିକ୍ ସେହିପରି ସଂଖ୍ୟାରେ ସଂଖ୍ୟାକୁ ହରିବ ଓକେ ତିନିରେ ତିନି ଘର କେତେ ହେବ ଦେଖ ସମାନ ଚିହ୍ନ ଦେଇଦେଉଛି ତିନିରେ ତିନି ଘରଲେ ତିନିର କେଉଁ ପଟାରେ ତିନି ଅଛି ଏକ ପଟାରେ ଅଛି তিনলে তিন হলে এক ওকে দেখো গুণন আমি কম করলে যদি আধার সমান অছি আউ তো তোমার মনে পকাই দেছি মনে কর এক্স স্কোয়ার গুণন এক্স লা এটি আমি কম করলে গোটে এক্স লেখুলে আউ ঘাতক আমি কম করলে মিশাই দেলে মনে অছি না ঘাত কম করলে আমি মিশাউলে আমি লেখুলে দুই প্লস ওয়ান হয়ে যাওয়া আমার কোণ এক্স ঘাত তিন ଜାଣିପାରିଲ ଗୁଣନରେ ଆମେ କ'ଣ କରୁଥିଲେ ଘାତକୁ ମିଶାଉଥିଲେ ଯଦି ସମାନ ଆଧାର ଅଛି ଏଠି ଏକ୍ସ ସେଠି ବି ଏକ୍ସ ଅଛି ଏଠି ଏକ୍ସ ଅଛି ଏଠି ବି ଏକ୍ସ ଅଛି ସମାନ ଆଧାର ଅଛି ବୋଲି ଆମେ ଘାତକୁ କ'ଣ କଲେ ମିଶାଇଥିଲେ ହରଣ ଠିକ୍ ଓଲଟା ହେବ କ'ଣ ହେବ ଯଦି ସମାନ ଆଧାର ଅଛି ଘାତ କ'ଣ ହେବ ଫେଡ଼ା ହେଇଯିବ କ'ଣ ହେବ ଘାତ ଫେଡ଼ା ହେଇଯିବ ଏଠି ଏକ୍ସ ଅଛି ଏଠି ବି ଏକ୍ସ ଅଛି ତୁମେ ଦେଖିପାରୁଛ ତାହେଲେ ଘାତ କ'ଣ ହେବ ଆମେ ଗୋଟିଏ ଏକ୍ସ ଲେଖିବା ଦେଖ କେଉଁଠି ଏକ୍ସକୁ ଲେଖିବା দেখ ଯେଉଁଠି ঘাত କ'ଣ ଥିବ ବଡ଼ ଥିବ ସେଇଠି ଗୋଟେ ଏକ୍ସ ଲେଖିବ ଯଦି ତଳେ ଘାତ ଥାନ୍ତା ବଡ଼ ତାହେଲେ ମୁଁ ତଳେ ଲେଖିଥାନ୍ତି ବାଏ ଦେଇକି ଉପରେ ଯେହେତୁ ହେଉଛି ବଡ଼ ସେଥିପାଇଁ ଉପରେ ଲେଖିଲି ଏକ୍ସ ତାପରେ କ'ଣ କରିବା ଘାତକୁ ଫେଡ଼ିଦେବା ଏଠି ଘାତ କେତେ ଅଛି ଦୁଇ ତଳେ ଏକ୍ସ ଘାତ କେତେ ଥିଲା ଏଠି କିଛି ନାହିଁ ମାନେ କେତେ ଥିଲା ଏକ ଥିଲା ମାଇନସ୍ ୱାନ୍ ଦେଖ କ'ଣ ହେଇଗଲା ଦେଖ ଆମେ ୱାନ୍ ଲେଖନ୍ତି ନାହିଁ তাহলে এক্স ঘাত কেতে হয়েগলা দুই এক গলে এক উপরে এক আমি লিখতে না তাহলে উপরে আমার কেতে হয়েছিল এক হল কিন্তু এক আমি লিখতে না তাহলে উত্তর আমার কেতে দেখ খালি এক্স বুঝিপাল আউ গোটে এক্জাম্পল দেছি মনে কর লেখা হয়েছি ষোল এক্স কিউব হরণকর চারি এক্স ওকে এইটা তুমি হরণ করব কোণ হব দেখ দেখ আমি কম করা হরণ করে লেখা আগে লেখা ষোল এক্স কিউব হরণ ପରେ ଯାହା ଅଛି ସେଇଟା ଆମେ ତଳେ ଲେଖିବା ଫୋର୍ ଏକ୍ସ ଓକେ ବୁଝିଗଲା ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ଠିକ୍ ସଂଖ୍ୟାକୁ ସଂଖ୍ୟା ହରିବା ଆଉ ଅକ୍ଷରକୁ ଅକ୍ଷର ହରିବା ଓକେ ତାହେଲେ କ'ଣ କରିବା ସଂଖ୍ୟାକୁ ସଂଖ୍ୟା ହର ଚାରିର କେଉଁ ପଟାରେ ଷୋହଳ ଅଛି ଚାରି ଚଉ ଷୋହଳ ଲେଖିଦିଅ ଚାରି ହେଇଗଲା ଏଠି ହେଉଛି ଏକ୍ସ କ୍ୟୁବ୍ ଏଠି ହେଉଛି ଏକ୍ସ ଦେଖ ଏକ୍ସର ଘାତ ବଡ଼ କେଉଁଠି ଅଛି ଉପରେ ବଡ଼ ଅଛି ତଳେ ଆମ ନାହିଁ ତାହେলে କ'ଣ ଲେଖିବା ଉପରେ ଖାଲି ଗୋଟେ ଏକ୍ସ ଲେଖିବା ତାପରେ କ'ଣ କରିବା উপরে ଘାତ ତିନି ଅଛି ତଳେ ଘାତ କେତେ ଅଛି ଏକ ଅଛି ଏକଟାକୁ ଆମେ ଫେରିବା ତଳେ ଏକ୍ସର ଘାତ କିଛି ନା ମାନେ କ'ଣ ଅଛି ଏଠି ଏକ ଅଛି ଲୁଚିକି ଅଛି ଆମେ କ'ଣ କରିବା ତିନିରୁ ଏକକୁ ଫେରିଦେବା କେତେ ହେଇଗଲା ଦେଖ ଫୋର୍ ଏକ୍ସର ଘାତ ତିନିରୁ ଏକ ଗଲେ ଦୁଇ ଫୋର୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର ବାସ୍ এইভাবে আমি হরণকু করা মনে কর আউ গোটে এক্জাম্পল লেখা আছে মনে কর লেখা হয়েছি পনের এক্স ঘাত পাঁচ বা তল লেখা হয়েছে তিরিশ এক্স ঘাত সাত ଦେଖ ୟାକୁ ଆମେ କିପରି ହରିବା ଠିକ୍ ସେହିପରି ହରିବା ଫାଷ୍ଟ କ'ଣ କରିବା ସଂଖ୍ୟାର ସଂଖ୍ୟାକୁ ହରିବା ଦେଖ ସମାନ ଚିହ୍ନ ଦେଇଦିଅ ପନ୍ଦର ଦୁନେ ତିରିଶ ଦେଖ ଏଠି ତଳେ ହେଉଛି ବଡ଼ ସଂଖ୍ୟା ତଳେ ଦୁଇ ରହିବ ପନ୍ଦରରେ କାଟିଲେ ପନ୍ଦର କେ ପନ୍ଦର ପନ୍ଦର କାଟିଲେ ପନ୍ଦର ଦୁନେ ତିରିଶ ତାହେଲେ କ'ଣ ହେଲା ଦେଖ ପନ୍ଦର କେ ପନ୍ଦର ଉପରେ ଏକ ରହିଲା ବାଏ ପନ୍ଦର ଦୁନେ ତିରିଶ ତଳେ ଦୁଇ ରହିଲା ଓକେ ତାପରେ ଦେଖ ଏକଶହ ଘାତ ପାଞ୍ଚ ଏଠି ଏକଶହ ଘାତ ସାତ ବଡ଼ ଘାତ କେଉଁଠି ଅଛି ତଳେ ଅଛି ତାକୁ ତୁମେ କ'ଣ କରିବ ତଳେ ଏକ୍ସକୁ ଥରେ ଲେଖିବ ବୁଝିପାରିଲ ଯେଉଁଠି ଘାତ ବଡ଼ ଥିବ ତୁମେ ସେଇଠି ଲେଖିବ ଉପରେ ଘାତ ବଡ଼ ଥିଲେ ଉପରେ ଲେଖିବା ତଳେ ଘାତ ଯେହେତୁ ବଡ଼ ଅଛି ଏଇଠି ଏକ୍ସ ଘାତ ସାତ ଅଛି ବଡ଼ ଅଛି ତାହେଲେ ଆମେ ତଳେ ଏକ୍ସକୁ ଲେଖିବା ତାପରେ କ'ଣ କରିବା ଏକ୍ସ ଘାତ ସାତ ଅଛି ଦେଖ ସାତ ତାପରେ ଦେଖ ଏକ୍ସ କେତେ ଅଛି ପାଞ୍ଚ ଏଠି ଫେରି ଦିଅ ପାଞ୍ଚ ବୁଝିପାରିଲ ତାପରେ ହେଲା କ'ଣ ଆମର ଦେଖ ଉପରେ ରହିଲା ଏକ ତଳେ କେତେ ରହିଲା ଏଠି ଦୁଇ ଅଛି ଏକ୍ସ ଘାତ କେତେ ହେଇଗଲା ସାତରୁ ପାଞ୍ଚ ପଡ଼ିଲେ দুই বুঝিপার কেতে হল ওয়ান বাই এক্স ঘাত দুই বা ওয়ান বাই এক্স স্কোয়ার বাস এতিক হল আমার কোণ আনসার দেখ যদি এক্স ওয়াই অলগা অলগা থিব তাহলে আমি কম করা মনে কর লেখা হয়েছি তিন এক্স স্কোয়ার হরণ করা আমি মনে কর দুই এক্স ওয়াই এটি আমি কম করা দেখ বহু সহজ হরণ খালি ধ্যান দিও কিপর হচ্ছে কম করা তিন এক্স স্কোয়ার অছি বাই করে লিখিদেবা দুই এক্স ওয়াই ওকে সমাজর দিও তিনলে দুই হরিবা হরি হব কি হরি হব না যদি হরিব দশমিক আসব আমি সেইপরি তিন বাই দুই থাও কম হল তিন বাই দুই সেইপরি আমি রখিদিও ওকে তাপর দেখ এটি এক্স দুইটা আছে এটি এক্স গোটে অছি ঘাত কিছু না মানে কম আছে গোটে অছি তাহলে কম করিবা আমি উপরে কম করিবা এক্স কু থরে লিখিবা বাইরে নবে দিও উপরে কম করিবা এক্স কু থরে লিখিবা ঘাতকু ফেড়া উপরে অছি ঘাত দুই তলে ঘাত অছি এক ফেড়িদেলে ওয়াই দেখ তলে কম অছি ওয়াই উপরে তো ওয়াই নাই আউ কোটি ওয়াই নাই তলে সেমতি ওয়াই রহব ওকে তাহলে হেলা কে দেখ তিন বাই দুই হয়ে গলা এক্স ঘাত কম হলা দুই এক পড়লা রহলা খালি এক্স উপরে ঘাত এক রহলা আমি লেখতি না বাই কেতে রহলা ওয়াই তাহলে আনসার আমার কেতে হয়ে তিন এক্স বাই দুই ওয়াই বুঝিপাইল মনে কর গোটে মাইনস সংখ্যা দিয়ে তাহলে কম করা পুরা একা ମନେ କର ଦେଇଛି ମାଇନସ୍ କୋଡ଼ିଏ ଏକ୍ସ ସ୍କୋୟାର ୱାଇ ବାଏ ଲେଖା ହେଇଛି ହରନାମ କରିବା ମାଇନସ୍ ପାଞ୍ଚ ଏକ୍ସ ମନେକର ପ୍ଲସ୍ ପାଞ୍ଚ ଲେଖା ହେଇଛି ପ୍ଲସ୍ ପାଞ୍ଚ ଏକ୍ସ ଜେଡ଼ ଯାହା ବି ଲେଖାଉ ଆମେ କ'ଣ କରିବା ସମାନ ଚିହ୍ନ ଦେବା ତାପରେ କ'ଣ କରିବା ସଂଖ୍ୟାକୁ ସଂଖ୍ୟା ଭାବରେ ଦେବ କୋଡ଼ିଏ ପାଞ୍ଚ হলে কেতে হব পাঁচ চৌকোড়ি হয়ে গেল আমার উত্তর চারি যেটি বড় সংখ্যা আমি সেইটি লিখতে দেখ চারি হল মাইনস চিহ্ন অছি সে মাইনস চিহ্ন রহব যদি উপর তলে মাইনস থাকে তাহলে উপর তল মাইনস আমি ক্যানসেল করে থাকে বা উপর তল মাইনস কটিযোগ কিন্তু এটি গোটে মাইনস অছি সে মাইনস রহব কটিপারনি দেখ এটি এক্স দুইটা এটি এক্স গোটে কম করা এক্স লেখা দুইটার গোটে কু ফেড়া তাপরে কম হল ওয়াই রহলা সেই ওয়াই রহলা বাই এক্স কু আমি গোটে লেখি সারিছেন আউ লেখা না তলে কেতে রহলা আউ জেড রহলা বুঝিপাইল ପାଞ୍ଚ ଏଥିରେ କଟିଯାଇଛି ପାଞ୍ଚରେ କୋଡ଼ିଏ କଟିକି ହେଇଛି କେତେ ଚାରି ହେଇଛି ଯେଉଁଟା ଆମେ ଏଇଠି ଲେଖିଛନ୍ତି ଆଉ ଏକ୍ସ ଦୁଇଟା ଥିଲା ଏଠି ଏକ୍ସ ଗୋଟେ ଥିଲା ଗୋଟେ ଏକ୍ସ ଲେଖିଛନ୍ତି ଯେଉଁଠି ଘାତ ବଡ଼ ସେଇଠି ଲେଖିଛନ୍ତି ଏକ୍ସ ଦୁଇରୁ ଏକ ଯାଇଛି ଫେଡ଼ି ହେଇଯାଇଛି ଆଉ ରହିଲା କ'ଣ ଉପରେ ୱାଇ ତଳେ ଜେଡ଼ ବାସ୍ ୟାକୁ ସମାଧାନ କରିଦ କେତେ ଆସିଲା ମାଇନସ୍ ଚାରି ଅଛି ଏକ୍ସ ଘାତ କେତେ ହେଇଗଲା ଦେଖ ଦୁଇରୁ ଏକ ଗଲେ ଏକ ଏକ ଲେଖିବା ଦରକାର ନାହିଁ ଆଉ ରହିଲା କ'ଣ ୱାଇ ଅଛି ୱାଇ ଲେଖିଦେବ ତଳେ ରହିଲା ଜେଡ଼ ବାସ୍ ଏହିପରି ଭାବରେ তোমার হরণ ହିଁ ହେବ ଦେଖ ଯଦି ଦୁଇଟିକିଆ ହରଣ ଥାଏ ମାନେ ଦୁଇଟା ସଂଖ୍ୟାରେ ଆମେ ଗୋଟେ ସଂଖ୍ୟା ହରିବା ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିବା ଦେଖ ଫାଷ୍ଟ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ମାଧ୍ୟମରେ ବୁଝିବା ମନେକର ଅଛି ଅଛି ବାର ଏକ୍ସ ସ୍କୋୟାର ଆଉ ଗୋଟେ ଅଛି ପ୍ଲସ୍ ଫୋର୍ ଏକ୍ସ ଏତିକରେ ଆମେ କ'ଣ ହରିବା ଗୋଟିକିଆ ସଂଖ୍ୟା ହରିବା ଏତିକରେ ଆମେ ହରିବା କ'ଣ ହରଣ ଚିହ୍ନ ଦିଆହେଇଥିବ ଲେଖା ହେଇଥିବ ମନେକର ଚାରି ଏକ୍ସକୁ ହର ବୁଝିଲା ଏଇଟାକୁ ଆମେ ହରିବା କ'ଣ କରିବା ଦେଖ ফার্স্ট କ'ଣ ଲେଖା ହେଇଛି ବାର X square plus four X ଯାହା ସେୟା ଲେଖିଦିଅ ବାଏ ଦେଇଦିଅ ତାପରେ ଏଇଟା କ'ଣ ଲେଖା ହେଇଛି ଫୋର୍ ଏକ୍ସ ବାସ୍ ତୁମେ ଏତିକି ଲେଖିପାରିବ ତାପରେ କ'ଣ କରି ଦେଖ ଆମେ ଭାଗ କରିଦେବା ଏ ଚାରି ହରର ଅଛି ଗୋଟେ ଦୁଇ ଜଣ କତିକି ଆମେ ହରକୁ ନେଇଯିବା କ'ଣ କରିବା ଦେଖ ବାର ଏକ୍ସ ସ୍କୋୟାର ଥିଲା ବାର ହେଇଗଲା ଫୋର୍ ଏକ୍ସ କ'ଣ କ'ଣ ଦେଖ ବାର ଏକ୍ସ ସ୍କୋୟାର ଥିଲା চার এক্সটা ଆତଳୁ ନେଲି ଯେଉଁ ଚିହ୍ନ ସେଇ ଚିହ୍ନ ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ଦିଅ ଫୋର୍ ଏକ୍ସ ଏଠି ଅଛି ବା ହେଇଗଲା ଚାରି ଏକ୍ସ ଆମେ କ'ଣ କଲେ ଅଲଗା ଅଲଗା କରିଦେଲେ ଆମେ କ'ଣ କଲେ ଏ ଚାରି ଏକ୍ସକୁ ଦୁଇଟାଙ୍କ କତିକି ନେଇଗଲେ ଏଇଟା ହେଉଛି ତୁମର ହରଣର ନିୟମ ଯଦି ଗୋଟିଏ ହର ଥାଏ ଉପରେ ଦୁଇଟା ସଂଖ୍ୟା ଥାଏ ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିପାରିବା ଏହିପରି ଭାବେ ତାକୁ ଅଲଗା କରିପାରିବା ଓକେ ଏଥର ଦେଖ ଗୋଟିକିଆ ହରଣ ହେଇଗଲା କ'ଣ କରନ୍ତି ସଂଖ୍ୟାକୁ ସଂଖ୍ୟା ହରିବ ସମାନ ଦିଅ ଚାରି ଚାରିରେ କ'ଣ ଗୁଣିଲେ ବାର ବା ବାରରେ ତୁମେ ଚାରି ହରିଦିଅ କେତେ ଆସିବ ଚାରି ତିନି ବାର ହେଇଗଲା ଆମର ଉପରେ ତିନି ଦେଖ ଏକ୍ସ ଘାତ ଉପରେ ଅଧିକ ଅଛି ତଳେ କମ୍ ଅଛି ଉପରେ ଆମେ ଲେଖିବା ଏକ୍ସକୁ ଉପରେ ଥିଲା କେତେ ଆମର ଦୁଇ ଆଉ ମାଇନସ୍ ଅଛି ତଳେ ଏକ ଆର ଘାତ କିଛି ନା ମାନେ କେତେ ଅଛି ଏକ ଅଛି ଏକ ଆମେ ଫେଡ଼ିବା ବାସ୍ ପ୍ଲସ୍ କ'ଣ ଲେଖାହେଇଛି ଚାରିରେ ଚାରି ହରିବା ଚାରି କେ ଚାରି ଆଚ୍ଛା ଏକ ହେଲା ଏକ୍ସ ଏକ୍ସ এক্স ঘাত কম অছি উপরে এক অছি তলে বি কেতে অছি এক অছি বুঝিলা তাপরে আমি কম করা বাহার করা আনসার তিন তিন রহলা এক্স দুই এক পড়া কেতে রহলা এক রহলা এক আমি লেখতে না তাপরে কম রহলা এটি প্লস চিহ্ন এক অছি এক্স ঘাত কেতে হল দেখ জিরো হয়ে গলা কম হয়ে গলা এক্স ঘাত জিরো তাপরে আমি কম করে দেখ মু তোমাকে গোটে কহিদেছি যেকোণসি ঘাত যদি জিরো অছি ମାନେ ଯେକୌଣସି ଅକ୍ଷରର ଘାତ ଯଦି ଜିରୋ ଅଛି ତା ମାନେ ସେଟା କେତେ ହେଇଯିବ ଏକ କ'ଣ ହେଇଯିବ ଏକ ହେଇଯିବ ତାହେଲେ କ'ଣ କରିବା ସମାନ ତିନି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଯେକୌଣସି ଘାତ ଜିରୋ ମାନେ ସେଟା କେତେ ହେଇଗଲା ଏକ ତାହେଲେ ଏକ ଗୁଣନ ହେଇଗଲା ଏକ ଏ ଦୁଇ ଜଣ କିପରି ଅଛନ୍ତି ୱାନ୍ ଆଉ ଏକ୍ସ ପାଖାପାଖି ଅଛନ୍ତି ମାନେ ସେ ଗୁଣନ ହେଇକି ଅଛନ୍ତି ୱାନ୍ ଗୁଣନ ୱାନ୍ ହେଇଗଲା ଉତ୍ତର କେତେ ହେଲା ଆମର ତିନି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ହେଲା କେତେ ଆମର ତିନି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ তুমি গোটে সূত্র মনে রখ যেকৌশি ঘাত যদি জিরো হব সংখ্যাটা হয়ে যাব কেতে ওয়ান ইয়াকু তুমি মনে রাখিদ এটা গোটে সূত্র এক্স ঘাত জিরো তা মান হচ্ছে ওয়ান আচ্ছা দেখ ইয়াকু আমি আউট সংক্ষিপ্তরে করে কিপর দেখ যদি উপর এক্স তলে এক্স সমান অছি তাহলে কম করে পারিবা এক লিখিপার মনে কর পাঁচ হরণ পাঁচ পাঁচ পাঁচ হলে কেতে হব আমার এক হব কারণ পাঁচ কে পাঁচ তাহলে দেখ ଯେଉଁ एट ଯେଉଁ ଥିଲା ୟାକୁ ଆମେ ବହୁତ ସହଜରେ ଲେଖିପାରିବା କିପରି ଲେଖିପାରିବା ମୁଁ ଏଇଟାକୁ ए कर लिखिदे ओके ये थिला केते हमरो बार X square by four X square है तीन चौ बार एक्स स्क्वायर ऊपर अच्छी माइनस हो केते वन जोटा आम ये भी लिखिं ओके समान संख्यार समान संख्या को हरवा মনেকর পাঁচ পাঁচ হরলে কেতে হব পাঁচ কে পাঁচ সেইপরি চারি এক্স কে চারি এক্স তাহলে ଏଇଟା କେତେ ହେଇଗଲା ଟୋଟାଲ୍ ଉପରେ ୱାନ୍ ହେଇଗଲା প্লস কেতে হয়েগলা ওয়ান এইটা মু ডাইরেক্ট উত্তর বাহার যাচ্ছে তাপরে সমান করে লিখবা কোণ তিন এক্স ঘাত কেতে হয়েগলা তিন এক্স ঘাত ওয়ান ওয়ান লিখতে না প্লস ওয়ান এতিক স্টেপকে তুমি নকি তুমি এই বাটরে আসিপার ওকে দেখ আমি কম কলে উপর যা তলে সেয়া তাহলে আনসর কেতে হয়েছে আমার ওয়ান ওকে মনে কর আমি আউ গোটে অঙ্ক করা মনে কর লেখা আছে এক্সাম্পল কোড়িয়ে এক্স স্কোয়ার প্লস মনেকর লেখা হয়েছি চব্বিশ এক্স এতিকরে আমি হরিয়ে কাহু লেখা হয়েছি ফোর এক্স দেখ এই এক্সাম্পলক দেখ ইয়াকু আমি আউ গোটে উপায় বি করে প্রথমে আমি যে উপায় শিখিলে সেইটা করা তাপরে আর গোটে অলগা উপায় অছি সেটা বি আমি দেখা ইয়াপরে আমি কম করা এটি গোটে বন্ধন দিয়া হইতো নিশ্চিত কম করা কোড়িয়ে এক্স স্কোয়ার প্লস চবিশ এক্স হরণ পরে যা অছি তাকে বায় তলক আনবা বায় ফোর এক্স ওকে তাপরে আমি কম করা হরকু অলগা অলগা করা তাপরে কম করতে আমি কোড়িয়ে এক্স স্কোয়ার বাय लिखा फोर एक्स प्लस चौबीस एक्स बाय फोर एक्स आम कौन कले ये जहाँ भी थिला से आगला फोर एक्स जो चिन्ह थिला से चिन्ह चौबीस एक्स बाय कौन होगा फोर एक्स तापर आम कौन करवा संख्या को संख्या को हरवा कोड़े आम चार को हरवा चार पंचा कोड़े उत्तर होगा के आमर पाँच তাপরে দেখ এক্স অধিক কোটি অছি উপরে অছি উপরে আমি লিখবা এক্স কু এবে আমি ঘাতক ফেড়া উপরে অছি ঘাত দুই তলে কিছু না মানে এক অছি মাইনস ওয়ান যে চিহ্ন সেই চিহ্ন তাপরে কম করা চারি আউ চবিশ ছ চৌ চবিশ উত্তর ছ হয়ে গলা এক্স এক্স তুমি ক্যানসেল করে পার বা এক্স কে এক্স বুঝিগলা এক্স এক্স এটি মোর ক্যানসেল হয়ে গলা তাপরে কম করা আমি আনসর লিখবা ফাইভ এক্স উপরে ঘাত কেতে গেলা ওয়ান প্লস এটি কেতে গেলা সিক্স এইটা হয়েগলা এইটার আনসার ওকে এক আমি উপরে লিখতে না এটি তুমি ন লিখলে বি চলব দেখ ইয়ে তো হয়েগলা আমার হরণ প্রক্রিয়ায় যদি আমি স্তম্ভ অনুসারে করা এই অঙ্কু আমি স্তম্ভ অনুসারে বি করে পারা মনে কর তাকে আমি কিপর করতে এটি কম লেখা হয়েছি কোড়ি এক্স স্কোয়ার প্লস চবিশ এক্স তুমি লিখি দিও কোড়ি এক্স স্কোয়ার প্লস চবিশ এক্স বাস ଯେପରି ଆମେ ହରଣ କରନ୍ତି ସେହିପରି ଆକୁ ହରଣ କରିବା କ'ଣ କରିବା ଏବେ ଫୋର୍ ଏକ୍ସ ଲେଖା ହେଇଛି ତୁମେ ଏଠି ଲେଖିଦିଅ ଫୋର୍ ଏକ୍ସ ଦେଖ ୟାକୁ ତୁମେ ଭୁଲଭାଲ କରିବ ନାହିଁ ଫୋର୍ ଏକ୍ସକୁ ଏଠି ଲେଖିବ ନାହିଁ ଫୋର୍ ଏକ୍ସ ସବୁବେଳେ ଯେଉଁ ହରଣ ପରେ ଯାହା ଅଛି ଫୋର୍ ଏକ୍ସ ସେଇଟା ତୁମେ ଗାର ଏକର ଲେଖିବ ତାପରେ ଉପରେ ଗାର ପକାଇ ଦିଅ ତୁମେ ଉପରେ ଲେଖିପାରିବ ନହେଲେ ଡାହାଣ କରି ବି ଲେଖିପାରିବ ତୁମ ଇଚ୍ଛା ମୁଁ ଏବେ ଉପରେ ଲେଖିଦେଉଛି ଦେଖ କ'ଣ କରନ୍ତି ଆମେ ସମାନ କରନ୍ତି ଚାରିରେ କ'ଣ ଗୁଣିଲେ କୋଡ଼ିଏ ହେବ କ'ଣ ଗୁଣିଲେ କୋଡ଼ିଏ ହେବ ପାଞ୍ଚ ଗୁଣିଲେ କୋଡ଼ିଏ ହେବ ଉପରେ ଲେଖିବ ପାଞ୍ଚ ତାପରେ ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ଏକ୍ସ ସ୍କୋୟାର ହେବ ତୁ ନିଶ୍ଚିତ କହିପାରିବ ଏକ୍ସରେ ଏକ୍ସ ଗୁଣିଲେ ହେବ ଏକ୍ସ ସ୍କୋୟାର ଏକ୍ସରେ ଏକ୍ସ ଗୁଣିବା ତାମାନେ ଏଠି ଉପରେ ଏକ ଅଛି ଏଠି ଉପରେ ଏକ ଅଛି ମିଶି କେତେ ହେଇଯିବ ଦୁଇ ତାପରେ ଆମେ ପକେଇଲେ କେତେ ଫାଇଭ୍ ଏକ୍ସ ପକେଇଦେଲେ ଯେଉଁ ଫାଇଭ୍ ଏକ୍ସ ପକେଇଲେ ଏବେ ଆମେ ତାକୁ ଗୁଣିବା ଚାରି ପଞ୍ଚା ଗୁଣିଲେ କୋଡ଼ିଏ ହେଇଗଲା ତାପରେ ଏକ୍ସରେ ଏକ୍ସ ଗୁଣିଲେ କେତେ ହେଇଗଲା ଏକ୍ସ ସ୍କୋୟାର ଓକେ ତାପରେ ଆମେ କ'ଣ କରନ୍ତି ହରଣଲେ ଆମେ କ'ଣ କରନ୍ତି ପକେଇ ସାରିଲା ପରେ ତାକୁ ଫେଡ଼ି ଦିଅନ୍ତି ମାଇନସ୍ ଚିହ୍ନ ତାପରେ କ'ଣ ହେବ ଇଏ ଫେରିଲା ପରେ ଶୂନ ଶୂନ ହେଇଗଲା ଜିରୋ ବାଁଙ୍କର ତ ଜିରୋ ଲେଖାଯାଏନି ଲେଖିବା ନାହିଁ ପ୍ଲସ୍ କେତେ ଓହ୍ଲେଇଲା ଚବିଶ ଏକ୍ସ ଓହ୍ଲେଇ ପଡ଼ିଲା ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ଏବେ ପୁଣି ଆମେ ପକେଇବା ଚାରିରେ କ'ଣ ଗୁଣିଲେ ଚବିଶ ହେବ ଛଅ ହେବ ପ୍ଲସ୍ ସିକ୍ସ ପକେଇଦିଅ ଯେଉଁ ଚିହ୍ନକୁ ସେଇ ଚିହ୍ନ ପକେଇଦେବ ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ଏକ୍ସ এক্স কে এক্স তা ମାନେ ଏକ ହେଉଛି ଆମେ ଏକ ପକାଇବା ଆବଶ୍ୟକ ନାହିଁ ତାହେଲେ ହେଲା କେତେ ଆମେ ଦେଖ ଚାରି ଏକ୍ସ ଛଅ ଗୁଲେ ଛଅ ଚଉ ହେଇଗଲା ଚବିଶ ଏକ୍ସ ତ ସେହିପରି ଅଛି ଏକ୍ସ ରହିଲା ତାପରେ ଆମେ କ'ଣ କରନ୍ତି ଫେଡ଼ି ଦିଅନ୍ତି ଫେଡ଼ିଲେ କେତେ ହେଇଗଲା ଶୂନ ତାହେଲେ ଦେଖ ଏଠି ଆନ୍ସର୍ ଆମ କେତେ ହେଲା ଏଇଟା ହେଲା ଆମର କ'ଣ ଭାଗଫଳ ତୁମେ ଭାଗଫଳକୁ ଉପରେ ଲେଖିପାରିବ ନହେଲେ ତୁମେ ଡାହାଣ କରିବି ଲେଖିପାରିବ ତୁମ ଇଚ୍ଛା ମନେକର ଗୋଟେ ପଲ୍ଲୋମିଆଲ ଅଛି ଆଉ ସେଇ ପଲ୍ୟୋମିଆଲରେ ଆମେ ଦିଟିକିଆ ପଲ୍ୟୋମିଆଲଟେ ହରଣ କରିବା ଆମେ ଯାହା ବି ପଢ଼ୁଥିଲେ ସବୁ ଗୋଟିକିଆ ପଲ୍ୟୋମିଆଲ ହରଣ କରୁଥିଲେ ଏବେ ଜାଣିବା ଦିଟିକିଆ ପଲ୍ୟୋମିଆଲକୁ ଆମେ ହରଣ ମାଧ୍ୟମରେ କିପରି ହରାଇବା ଦେଖ ମନେକର ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଇଛି ଏକ୍ସ ସ୍କୋୟାର ମନେକର ଏକ୍ସ କ୍ୟୁବ୍ ଅଛି plus x square plus x plus six ଏଇ ଯେଉଁ ପଲ୍ୟୋମିଆଲରେ ଆମେ ମନେକର ହରିବା ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ କେତେ ହରିବା ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ଦେଖ ଏଠି ଆମର କ'ଣ ଅଛି ଦୁଇଟିକିଆ ପଲିନୋମିଆଲ୍ ଆମେ କ'ଣ କରିଥିଲେ ପୂର୍ବରୁ ଯାହା ବି କରୁଥିଲେ ହରଣ ପରେ ଗୋଟିକିଆ ସଂଖ୍ୟା ଥିଲା ଏବେ ହେଉଛି ଦୁଇଟିକିଆ ୟାକୁ ଆମେ କିପରି କରିବା ଦେଖ ଆମେ କ'ଣ କରିବା ସ୍ତମ୍ଭ ପ୍ରଣାଳୀରେ ହରଣ କରିବା ଯାହା ଅଛି ପ୍ରଥମେ ସେଇଆ ଲେଖିଦିଅ x cube plus x square plus x plus six ଯାହା ବି ଅଛି ଆମେ ତାକୁ ଲେଖିଦେଲେ ହରଣ ପରେ କ'ଣ ଅଛି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ତୁମେ ଆଣିକି ଏଇଠି ତାକୁ ଲେଖ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ତାପରେ ତୁମେ ଭାଗଫଳକୁ ଏଠି ଲେଖିଲେ ଚଳିବ ଉପରେ ଲେଖିଲେ ଚଳିବ ଆମେ ତାକୁ ଉପରେ ଲେଖିଦେବା উপরে লিখবা দেখ এক্স অছে এটি এক্সরে কোণ গুণিলে এক্সর ঘাত তিন হয়ে কোণ গুণলে এক্সর স্কোয়ার গুণলে হয়ে কাইকি না এটি হচ্ছে এক এটি হচ্ছে দুই ইয়ে কম হয়ে যাব মিশিকি তিন হয়ে যাব এক স্কোয়ার আমি গুণবা দেখ পকাই দেলে আমি এক স্কোয়ার তাপরে আমি কম করা এক স্কোয়ার সহ এক্স কু গুণবা কেতে হয়ে গলা এক্স ঘাত তিন কিন্তু তাপরে আমি পুঁ কম করা এটি প্লস দুই বি অ তা মানে ଏ ଦୁଇ ସହିତ ପୁଣି ଆମକୁ ଏକ୍ସ ସ୍କୋୟାରକୁ ଗୁଣିବାକୁ ପଡ଼ିବ କ'ଣ କରିବା କେଉଁ ଚିହ୍ନ ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ଦେଇଦିଅ ଏକ୍ସ ସ୍କୋୟାରରେ ଆମେ ଦୁଇ ଗୁଣିଲେ କ'ଣ ହେଇଯିବ ଦୁଇ ଏକ୍ସ ସ୍କୋୟାର ସେଇପରି ସେଇଟା ଲାଗି ରହିଯିବ ଦୁଇ ଏକ୍ସ ସ୍କୋୟାର ଏତିକି ହେଇଗଲା ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ୟାକୁ ଫେଡ଼ାଣ କରିବା ଦେଖ ତଳେ ସବୁ ଯାହା ବି ଲେଖା ହେଇଛି କେବଳ ସେଇମାନଙ୍କର ଆମେ ଚିହ୍ନ ପରିବର୍ତ୍ତନ କରିବା এইটা প্লস অছে এটা হয়ে মাইনস এটা প্লস অছে এটা হয়ে মাইনস যেপরি আমি ফেডাউন করতে সেইভাবে ভাবে তল পড়ল মেল চিহ্নকু আমি পরিবর্তন করা হয়ে গেল কোণ দেখ এক্স কিউব এটি এক্স কিউব কিন্তু এটা প্লস এটা মাইনস ক্যানসেল হয়ে গেল ইয়ে কটিগলা তাপরে কম হল দেখ এটি হচ্ছে প্লস এক্স স্কোয়ার এটি হচ্ছে মাইনস দুইটা এক্স স্কোয়ার তা মানে এটি আমি কম করা গোটে প্লস গোটে মাইনস দেখ তুমি আগুর মু যদি চিহ্ন পরিবর্তন হয়ে গলা দুই এক্সর চিহ্ন বর্তমান হয়ে যাই মাইনস আউ তুমি প্লস কইপার না তাহলে କ'ଣ ହେଇଛି ଦେଖ ଦୁଇଟା ଏକ୍ସ ସ୍କୋୟାରରୁ ଗୋଟିଏ ଏକ୍ସ ସ୍କୋୟାର ପଳେଇଲା ଆଉ ରହିଲା କ'ଣ ଆମର ଗୋଟିଏ ଏକ୍ସ ସ୍କୋୟାର ରହିଲା କିନ୍ତୁ ଯେହେତୁ ଦୁଇଟା ଏକ୍ସ ସ୍କୋୟାରଟା ମାଇନସ୍ ଥିଲା ଏଇଟା କ'ଣ ହେଇଗଲା ମାଇନସ୍ ବୁଝିଲା ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ଦେଖ ଏକ୍ସ ଅଛି ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ଏକ୍ସ ସ୍କୋୟାର କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ଏକ୍ସ ଗୁଣିଲେ ହେବ କାହିଁକିନା ଏକ୍ସ ଘାତ ଏକ ଏଠି ମଧ୍ୟ ଏକ୍ସ ଘାତ ଏକ ଏକ ଏକ ମିଶିକି କେତେ ହେଇଯିବ ଏକ ସହିତ ଦୁଇ କିନ୍ତୁ ଏଠି କେଉଁ ଚିହ୍ନ ଅଛି ମାଇନସ୍ ଚିହ୍ନ ଏଠି ତୁମେ ପକାଇବ ମାଇନସ୍ ଚିହ୍ନ ওके ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ଗୁଣିବା ଏକ୍ସରେ ଏକ୍ସକୁ ଗୁଣିବା କ'ଣ ହେଇଗଲା ଏକ୍ସର ସ୍କୋୟାର ଆଉ ମାଇନସ୍ ଅଛି ବୋଲି ମାଇନସ୍ କାରଣ ଏଠି ପ୍ଲସ୍ ଏଠି ମାଇନସ୍ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଗୁଣିଲେ କ'ଣ ହୁଏ ମାଇନସ୍ ତାପରେ ଦେଖ ଏଠି ଦୁଇ ଅଛି ଏଠି ଅଛି ମାଇନସ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ଗୁଣିଲେ କ'ଣ ହେଲା ମାଇନସ୍ ହେଇଗଲା ଦୁଇରେ ଏକ୍ସ ଗୁଣିଲେ କ'ଣ ହେଇଗଲା ଦୁଇ ଏକ୍ସ ଓକେ ତାପରେ ଆମେ ଗାର ପକାଇବା ମାଇନସ୍ ଚିହ୍ନ ଅଛି ପ୍ଲସ୍ ହେଇଗଲା ମାଇନସ୍ ଅଛି ଇଏ ହେଇଗଲା ପ୍ଲସ୍ ତଳମାନଙ୍କର ଚିହ୍ନ କେବଳ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଗଲା ଯେଉଁଟା ମାଇନସ୍ ଥିଲା ପ୍ଲସ୍ ହୋଇଯିବ ଯଦି ପ୍ଲସ୍ ଥିବ ମାଇନସ୍ ହୋଇଯିବ ଏଠି ଦୁଇଟାଙ୍କ ମାଇନସ୍ ଅଛି ଦୁଇଟାଙ୍କ ହୋଇଗଲା ପ୍ଲସ୍ ତାପରେ ଦେଖ এটি হচ্ছে প্লস এক্স স্কোয়ার এটি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তার মানে ইয়ে ক্যান্সেল হয়ে গেলা ওকে তারপর দেখো এটি প্লস এক্স এটি প্লস দুই এক্স মিশি কেতে হয়ে গেলা তিন এক্স হয়ে গেলে কেতে আমার তিন এক্স কেউ তিন এক্স প্লস তিন এক্স তারপর হচ্ছে প্লস ছ দেখো কম বাহারা আমার তিন এক্স প্লস সিক্স ওকে তাপরে আমি পুঁ পকাইবা ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ତିନି ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଚିହ୍ନ ଅଛି ପ୍ଲସ୍ ପକାଇ ଦିଅ ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ତିନି ଏକ୍ସ ଆଚ୍ଛା ଏକ୍ସରେ କ'ଣ ଗୁଣିଲେ ହେବ ତିନି ଗୁଣିଲେ ହେବ ତିନିରେ ଏକ୍ସ ଗୁଣିଲେ କ'ଣ ହେଇଯିବ ଆମର ତିନି ଏକ୍ସ তিনলে এক্স গুণ হয়ে গেল তিন এক্স আচ্ছা ইয়ে হচ্ছে প্লস ইয়ে গলা প্লস তাপরে আমি কম করা প্লস দুইরে প্লস তিন কু গুণবা কেতে গলা দুই তিন কেতে গলা ছ প্লস সিক্স তাপরে আমি কম করতে ফেরাণ করতে মাইনস চিহ্ন মাইনস চিহ্ন তল মার্গ চিহ্ন পরিবর্তন হয়ে গলা ପ୍ଲସ୍ ତିନି ଏକ୍ସରୁ ମାଇନସ୍ ତିନି ଏକ୍ସ ପଡ଼ିଲା ଜିରୋ ପ୍ଲସ୍ ଛଅରୁ ମାଇନସ୍ ଛଅ ବି ପଡ଼ିଲା କେତେ ହେଇଗଲା ଜିରୋ ତାହେଲେ ଏଠି ଆମର ଦେଖ ଭାଗ ଫଳ କେଉଁଟା উপের যেটা রহলা সেইটা হল আমার ভাগফল ভাগফল এতিক আমার বাহারা ভাগ শেষ কেতে বাহারা জিরো এইপরি ভাবে যদি দ্বিটিকিয়া পলিনোমিয়াল অছি তাকে আমি এইপরি ভাবে হরণ করা দেখ যদি পলিনোমিয়াল আমি হরণ করছেন আমি যদি এপরি এক্সাম্পল আসে তাহলে আমি কম করা ভালোভাবে ধ্যান দিও মনে কর গোটে পলিনোমিয়াল লেখা হয়েছি ଏକଶହ ଘାତ ତିନି ପ୍ଲସ୍ ଲେଖାଇ ଛଅ ଏଥିରେ ଆମେ କେତେ ହରିବା ଆମେ ହରିବା ମନେକର ମନେକର ଲେଖାଇଛି ହରିବା ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ୟାକୁ ଆମେ ହରଣ କରିବା ଯଦି ଏପରି ଅଙ୍କ ଅଛି ତାହେଲେ ତୁମେ କ'ଣ କରିବ ଦେଖ ଏଠି କ'ଣ ଅଛି ଏକ୍ସ ଘାତ ତିନି ଅଛି ଦେଖ ଏକ୍ସ ଘାତ ତିନି ଅଛି ତାପରେ ଡାଇରେକ୍ଟ କ'ଣ ଅଛି ଆମର ସଂଖ୍ୟା ଅଛି ଏକ୍ସର ଘାତ ଦୁଇ ଖାଲି ଏକ୍ସ ଏସବୁ ନାହିଁ ତା ପାଇଁ ଆମକୁ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଜାଗାକୁ ଆମକୁ ଛାଡ଼ିବାକୁ ପଡ଼ିବ ବା ଆମକୁ ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ରଖିବାକୁ ପଡ଼ିବ କ'ଣ କରିବା এক্স কিউব ଅଛି ଏଠି ରହିବ ଏକ୍ସ ସ୍କୋୟାର ତାପରେ ଏକ୍ସ ତାପରେ ରହିବ ପ୍ଲସ୍ ଛଅ ତୁମେ ଦୁଇଟି ସ୍ଥାନ ଛାଡ଼ିକି ଲେଖିବାକୁ ପଡ଼ିବ ତାପରେ ଆମେ ଗାର ଦେବା ତାପରେ ଉପରେ ଆମେ ଲେଖିଦେବା ଭାଗଫଳ ଲେଖିବା ହରଣ ପରେ କ'ଣ ଅଛି ଏଠି ବନ୍ଧନ ଥିବ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ଲେଖିଦେବ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଟୁ ଓକେ ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା ଦେଖ এক্স কোণ গুণলে এক্সর ঘাত তিন হব এক্স স্কোয়ার গুণলে হব এক্স স্কোয়ার লিখবা এক্সরে এক্স স্কোয়ার গুণলে কেতে গেলা এক্স ঘাত তিন তাপরে কম অছি প্লস চিহ্ন প্লস চিহ্ন দিয়ে দিও পুঁ এক্স স্কোয়ার দুই গুণবা প্লস দুই এক্স স্কোয়ার গার পকাই দিও মাইনস মাইনস তাপরে কম করা ফেড়া x cube minus x cube ইয়ে কটিগলা রহলা কোণ মাইনস দুইটা এক্স স্কোয়ার ওকে এতিক আমার রহলা তাপরে প্লস সিক্স অছি তাকে আমি ওলাই দেলে তাপরে কোণ দেখ মাইনস চিহ্ন মাইনস চিহ্ন পকাই দিও এক্সরে কোণ গুণলে হব দুই এক্স স্কোয়ার প্রথমে দেখো এক্সরে কোণ গুণলে হব দুই এক্স দুই গুণলে হব এক্সরে কোণ গুণলে হব এক্স স্কোয়ার এক্স গুণলে হব কারণ কোণ এটি হচ্ছে এক এটি মধ্যে এক অছি মিশিকে দেইযিব এক্স ঘাত দুই তারপরে আপনার গুণবা দুইরে এক্স গুণলে হল মাইনস দুই এক্স স্কোয়ার এতিকু আমি এক্স সহ গুণলে কেতে হয়ে দুই অছি দুই রহলা মাইনস চিহ্ন মাইনস রহলা এক্স এক্স গুণলে এক্স স্কোয়ার হয়ে গলা तापर कौन कर दुई दूरी आपको गुण प्लस माइनस हो गला माइनस दुई दुनिया के चार एक्स कु एक्स अच्छी तापर गार पकेवा चिन्ह बदल ओके कौन कर देख ये दिना कौन होगा कैनसल होगा रही कौन आमर प्लस फोर एक्स से प्लस सिक्स एवं आम कौन करवा एक्स कौन गुणले हम फोर एक्स के गुणले हम प्लस फोर गुणले हम तो प्लस फोर पकेवा एक्स चार गुणले के चार एक्स ଦୁଇରେ ଚାରି ଗୁଣିବା କେତେ ହେଇଗଲା ପ୍ଲସ୍ ଆଠ ଗାର ପକାଇବା ମାଇନସ୍ ଚିହ୍ନ କରିବା ଇଏ ଥିଲା ପ୍ଲସ୍ ମାଇନସ୍ ହେଇଗଲା ଦେଖ ଇଏ ମଧ୍ୟ କ୍ୟାନସଲ୍ ହେଇଗଲେ ରହିଲା କ'ଣ ଆଠରୁ ଛଅ ପଡ଼ିଲେ କେତେ ରହିଲା ମାଇନସ୍ ଟୁ ଯଦି ଏପରି ଅଙ୍କ ଥିବ ଘାତ ଅଧିକ ଥିବ ତାପରେ କିଛି ଘାତକୁ ଛାଡ଼ି ଦେଇଥିବ ସେଥିପାଇଁ ଆମେ ଫାଙ୍କା ସ୍ଥାନ ଦେଇଦେବା ଲାଷ୍ଟକୁ ଯାହା ଦେଇଥିବ ଲେଖିଦେବା ତାହେଲେ ଏହିପରି ଯଦି ଅଙ୍କ ଦେଇଥିବ ଆମେ ଏହିପରି ଭାବେ ତାକୁ କରିବା ଏଠି ଦେଖ ଭାଗଫଳ କେତେ ହେଇଗଲା ଏଇ ଯେଉଁ ଉପରେ ଆସିଲା ଏଇଟା ହେଲା ତା'ର ଭାଗଫଳ